নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখুন গরুর জলখানা হয়ে গেছে আমি গাই ধোয়াবো আপনারা প্লিজ আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন বন্ধুরা আমি বাসুরটাকে 好吧，再见。 拜拜。 Laban Ê Đi vào xuống Ừ, đâu rồi Nggak ada. tuh. Nah. দেখুন বন্ধুরা আমার গায়ে অনেক হয়ে গেছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে